আজকে হচ্ছে আমরা ক্লাস করব হচ্ছে আমাদের গুগলের প্রথম পাথায় বা গুগলের যে পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠাতে আমাদের একটা ভিডিও ফার্স্ট পজিশনে মানে প্রথম দশটা সার্চ রেজাল্টের ভিতরে আমাদের পজিশন জানে দশের ভিতরে থাকে আমাদের ভিডিও প্ল্যাটফর্মরা আমরা দখল করব তো যখন আমরা এখানে ভিডিও প্ল্যাটফর্ম দখল করতে যাব তখন আমাদের কিন্তু সমস্ত ওয়েবসাইটের ডিটেলস থাকা প্রয়োজন বা সমস্ত ওয়েবসাইটের domain hosting social media everything যা কিছু দরকার সবই থাকতে হবে থাকলে বেটার হবে আর যদি না থাকে তাহলে তো কথা নাই ঠিক আছে তো ধরো আমরা যদি এখানে লিখি হচ্ছে বেস্ট আমাদের কিওয়ার্ড এটা দিয়ে যেহেতু ইউজ করতেছি আমরা ধরো এখানে বেস্ট কার লেখলাম লেখার পরে এখানে দেখো অনেকগুলো প্রথম পাতায় আমাদের অনেকগুলো ওয়েবসাইটের ইমেজ দেখাইতেছে এটা হচ্ছে ইমেজ দেখাইতেছে পাশাপাশি ওয়েবসাইট দেখাইতেছে আমি যদি আর একটু সহজ করে দেখাই যদি আমরা বিডি শপ লিখি বিডি শপ এটা হচ্ছে ওদের ব্র্যান্ডিংয়ের নাম দেওয়া যখন আমি সার্চ করব তখন দেখেন আলাদা একটা প্ল্যাটফর্ম বের হবে যেখানে তারা কি কি করছে সব এ টু জেড এখানে আসা কথা ওকে বিডি শপ এখানে একটা ম্যাপ আসার কথা ম্যাপটা এই জায়গায় আসার কথা কিন্তু এখানে আস্তে আস্তে নিচে ওকে যাই হোক এখানে ম্যাপ আসার কথা তো এখানে দেখেন তারা এখানে অন্য কারো ওয়েবসাইট কিন্তু এখানে আসে নাই তাদের বিটি শপের ফেসবুক পেজ আবার এখানে আবার দারাজের একটা চলে আসে ওকে যাই হোক মোটামুটি ইউটিউব আসছে আরও অনেকগুলো মানে সাইটে ব্যাকলিং করছে সেগুলো কিন্তু এখানে আসছে এটা হচ্ছে র্যাঙ্কিংয়ের একটা মেথড যে প্রথম পাতায় এটা হচ্ছে আপনার সার্চ রেজাল্টে পাওয়া যায় কেউ কেউ আছে সার্চ রেজাল্ট থেকে আমাদের প্রয়োজনীয়তা খুঁজে নেয় অথবা কেউ আছে গুগল ম্যাপ থেকে আমাদের প্রয়োজনীয়তা খুঁজে গুগল ম্যাপ থেকে কিন্তু মানুষ সার্চ করে আপনার কত মানুষ আপনার ওয়েবসাইটে আসবে এখানে গুগল থেকেও আসে ঠিক আছে যে শুধু আপনার সার্চ করে নাম দিয়ে সার্চ করে আসবে এরকম না ম্যাপ থেকে আসবে ইমেজ থেকে আসবে ভিডিও থেকে আসবে দেন আরও অনেক আছে নিউজ আছে আরও আদার্স অনেক কিছু অ্যাড আছে এখান থেকে আসে সব থেকে বেশি আসে হচ্ছে সার্চ ইমেজ আর হচ্ছে ভিডিও যখন মানুষ গুগলে কোনো কিছু সার্চ করে যখন প্রয়োজনীয়তা খুঁজে না পায় তখন যেটা করে ইমেজে ক্লিক করে ইমেজগুলো দেখে যে এই ইমেজগুলো আমাদের সাথে আমার যেটা দরকার সেই রিলেটেড ইমেজ যখন সার্চ করবে তখন দেখবে যে না এই প্রবলেমটার একটা লেখছে এই প্রবলেমে তিনি পড়ছে এই প্রবলেমের উপর একটা স্ক্রিনশট আছে তখন মানুষ কি করে ওই ওইখানে ক্লিক করে ওই ছবির উপরে ক্লিক করে কিন্তু চলে যায় যে আমি এই প্রবলেমটা সমাধান করি ঠিক আছে আবার এখানে যদি দেখে যে না ইমেজেও পাইতেছে না সার্চেও পাইতেছে না পাশাপাশি তখন কি করে ভিডিও দেখে মানুষ এখানে কিন্তু আপনা আপনি ভিডিওগুলো চলে আসে না হয়তো আপনার ওয়েবসাইটের ভিতরে ইনপুট করতে হবে অথবা গুগলে কোনো না কোনোভাবে আপনাকে ইন্ডেক্স করতে হবে এমন এমনি কিন্তু আপনার ভিডিও কিন্তু এখানে আসবে না কোনো না কোনোভাবে আপনাকে ব্যাকলিংয়ের মাধ্যমে মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে হোক যদি আপনার ভিডিওটা যদি কেউ শেয়ার করে বা কোনো জায়গায় যদি পোস্ট করে সেক্ষেত্রে আপনার ভিডিওটা যে কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু ভিডিও এখানে আনা যায় তো আমরা আজকে দেখব এই প্ল্যাটফর্মটা কিভাবে আমাদের দখলে আনা যায় সেটাই আজকে দেখব এখানে সিস্টেম আছে আবার ইমেজ যদি আনতে চাই তাহলে ইমেজ শেয়ারিং ব্যাকলিং আছে যেটা আমরা বলি হচ্ছে ইমেজ সাবমিশন ঠিক আছে ইমেজ সাবমিশন ব্যাকলিং আজকের থেকেই মূলত আমাদের ওয়ান পেজ এসিও কমপ্লিটলি শেষ হয়ে গেছে আর আজকের থেকে ধরেন আমাদের অফ পেজ এসিও শুরু তো আমরা মোটামুটি অফ পেজের কয়েকটা ক্লাস করি আমরা গিকগুলো ফাইবার মার্কেট পেজে পাবলিশ করব কারণ বসে থেকে তো লাভ নাই ওয়ান পেজের কাজ তো কমপ্লিটলি শেখা হয়ে গেছে তো যাই হোক আমরা তাহলে ভিডিওটা কিভাবে এখানে ইয়া করতে হবে আমি ধরেন আমার কোনো ভিডিও নাই আমি একটা কাজ করি আমি ক্যানভাতে চলে যাই এই কয়েক মিনিটের একটা ভিডিও আমি বানায় নেই তো এটা করার জন্য আপনাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আপনার একটা ইউটিউব লাগবে দেন আর আপনার একটা ব্লগ সাইট ব্লগার যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আলাদা কিন্তু সবসময় ব্লগ সাইট অ্যান্ড মাধ্যমে আনতে হয় তো আমরা একটু ইয়া করি এখানে দেখি একটা ভিডিও ওকে সেট আমরা এখানে একটা ভিডিও তৈরি করি ওকে ধরেন এখানে আমি একটা ইমেজ দিব সিম্পল ভাবে যে এখানে কতগুলো ওকে আমাদেরই একটা সাইট আমরা র্যাঙ্ক করাই ওকে তো এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি ধরেন এখানে এটাই দিয়ে দিলাম যে এটা এটা আমি এখান থেকে কেটে দেই এটাও কেটে দেই ডিলিট করে দিলাম সাদা থাকুক এখান থেকে আমরা একটা কালার নিয়ে আসি আমরা কিন্তু কোনো কিছু করি না আমাদের যদি এখানে লেখেন যে বেস্ট বেস্ট um, এক হাজার বা দুই হাজার ব্যাকলিং সাইট যদি ধরেন আমরা এখানে লিখে ধরেন প্রোফাইল ব্যাকলিং এক হাজারটি প্রোফাইল ব্যাকলিং অথবা দুই হাজারটি প্রোফাইল ব্যাকলিং দেখি পাই কিনা দুই হাজার profile profile backlink backlink site site list ধরেন এই কিওয়ার্ডটা দেখি আমি ভিডিও পাই কিনা ওকে গুগলে তো এই কিওয়ার্ডটা আমি কপি করি ও সরি লিস্টটা হয় নাই লিস্ট লিস্ট ধরেন দুই ইউজ করি কারণ এখন দুই চলতেছে দুই তো আমরা এটা কপি করে আমি এক জায়গায় রাখলাম আপাতত যেহেতু সার্চ হয়ে গেছে তো আমরা এখানে এসে দেখি কেউ কিন্তু দুই হাজার মানে দুই হাজারটি প্রোফাইল ব্যাকলিং সাইট এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু ই করে নাই এখানে তাদের পোস্টগুলো কিন্তু অ্যাকুরেট পোস্ট না ঠিক আছে এটা দেখেন একটা ওয়েবসাইট থেকে চলে আসছে এখানে কিন্তু এরকম নাই তো আমরা যেটা করব এখানে আমি যেটা করি এখানে এসে একটা টেক্সট নেব আমি একটা ইমেজ স্লাইড স্লাইড ভিডিও বানাই একটা হ্যাঁ, যার মাধ্যমে আমাদের কাজে দেয় ওকে এটা আমি সবগুলো বড় করতে থাকি ওকে এটা মোটামুটি চলবে ওকে দুই হাজারটি SEO back SEO profile backlink okay দুই হাজারটি প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট ধরেন এখানে আমি আরেকটা অ্যাড করি এখানে কালার এটাই দিয়ে দিলাম একটু বড় করি ভিডিও হলে ভালো হয় যেহেতু আমাদের ভিডিও বানানো এখন সমস্যা এত সময় নেই ভিডিও বানানোর জন্য তো এটা আমরা বোল্ড করে দেই ওকে কালো কালারটা হলুদ টেবিলে থাকলে ওকে ওকে এখানে আমি চাচ্ছি যে ভিডিও হবে ওকে এখানে আমি একটা এলিমেন্টর থেকে অ্যানিমেশন কোনো কিছু নেই অ্যানিমেশন টাইপের কোনো কিছু নেই অথবা ছবির উপরে ক্লিক করি অ্যানিমেশন এটার একটা কালার দিয়ে আগে এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না ওকে চলবে দুইটা আপাতত দিয়ে দিলাম ধরেন আরেকটা দিয়ে দিই তিনটা এটা আরেকটা কালার দিয়ে দিই এমনি এটা নর্মাল ভিডিও একটা বানাইতেছি আর কি <laughs> আরও ভালো করে ভিডিও বানানো যাবো ওকে এটা দিয়ে এবার আমি স্লাইডগুলো শুরু করে দিই এখানে অ্যানিমেশন আছে একটা উপর থেকে যাবে এরকম করে লিখবে আর এই স্লাইডটা হ্যাঁ এটা কয় সেকেন্ড থাকবে পাঁচ সেকেন্ড ওকে এটা হচ্ছে পাঁচ সেকেন্ড এটা হচ্ছে এই দিক থেকে আসবে ওকে এটা কোথায় যাবে আর এটা দিব হচ্ছে আমরা এরকমভাবে আসবে চলবে দেখি এবার সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে পনেরো সেকেন্ডের দেখি অ্যানিমেশনগুলো কাজ করতেছে কিনা ওকে মোটামুটি চলে সিম্পলের ভিতরে ওকে একটা ভিডিও আমি বানাই দিলাম একটা রিংটং মাইরে দিই আপাতত এগুলো আসলে আপনারা আপনারা নিজেদের মতো বানায় নেবেন আমি এগুলো আপাতত আমি এক্সাম্পলের জন্য আপনাদেরকে একটা ভিডিও বানায় দেখলাম এটাতে কোনো লাভই হবে না ওকে আমি একটা অডিও নিয়ে আসি এলিমেন্টর থেকে মিউজিক মিউজিক মিউজিক নিয়ে আসি অডিও ওকে ওকে এটাই আমি অ্যাড করলাম এখানে আমার এত বড় লাগবে না এটা অনেক বড় ওকে আমরা পনেরো সেকেন্ডটি ডাউনলোড করি এখান থেকে এখানে ভিডিও থাকবে আমরা ভিডিওটা ডাউনলোড করি দেখি কয় মিনিট লাগে একটু সময় লাগবে ততক্ষণে আমরা একটা কাজ করি এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আমাদের এটা লিখে আমরা সার্চ করব এতক্ষণে আমরা যেটা করব এখানে আমরা চলে যাব হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করি ব্লগার ব্লগ ব্লগার লিখবেন ব্লগার ডট কম লিখলে হয়ে যাবে গুগলে সার্চ করবেন ব্লগার ওকে এখানে আমরা দেখেন ব্লগ স্পট ডট কম আছে উপরে দেখেন blogger dot com create unique beautiful blog easily এটা এখানে আপনারা ক্লিক করবেন ওকে আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে আমাদের আর ওইটাতে দরকার নাই ক্যানবার তো আমরা যেটা করি এবার এখানে আমরা একটা অ্যাকাউন্ট করব এটা সাইন আপ করবেন এখানে ক্রিয়েটে এখান থেকে করা যাবে এখান থেকেও আমরা যেখান থেকে খুশি করি ওকে ক্রিয়েট ধরেন আমি ক্রিয়েট এখানে ক্লিক করলাম আপনার যে কোনো একটা মেল চাইব আপনি যে কোনো একটা মেল দিয়ে দিলেন এখান থেকে তো এখানে বলতেছে নাম দিতে ওকে আমার একটা নাম দিই এটা দিই হচ্ছে BD BD SEO expert expert expert okay এটা নাম দিলাম ধরেন এটাই দিলাম আবার BD BD SEO expert okay দেখি এটা ইউজ হয়েছে কিনা এক্সপার্ট বিডি এসি এক্সপার্ট একশো উনিশ হয়েছে হয় নাই ওকে তো এটা এটা দেখেন আমাদের ডোমেনটা এটা ওরা একটা ডোমেন ইয়ে করে দিছে সাজেস্ট করছে এই ডোমেনটা এখন অ্যাভেলেবল আছে আমরা যেটা করবো এখান থেকে নেক্সট করব তো আমরা নেক্সট করি একটা নাম দিব এটা আমি একটা আপনার সাইডের নাম এটা ডিসপ্লেতে যেটা থাকবে আর কি ধরেন বিটি এসিও এক্সপার্ট এক্সপার্ট এটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে থাকবে ওকে এটা আমরা দিয়ে ফিনিশ করে দিলাম তো আপনারা যেটা করবেন ডিসপ্লে নামটা আপনাদের কিওয়ার্ডের উপর দিলে বেটার হয় আমি একটা কোম্পানি সিস্টেম করে করলাম তো তো যাই হোক ব্যাপার না আমরা এখানে অনেক কিছু আছে লে আউট আমরা চাইলে এখান থেকে থিম চেঞ্জ করতে পারবো এটা এটা আসলে বিশাল একটা বড় পার্ট যদি থিম থেকে এখান থেকে কিন্তু ব্লগ থেকে কিন্তু ইনকামও করা যায় আপনি যদি ভালোভাবে ভিজিটর আনতে পারেন এখান থেকে কিন্তু অ্যাডসেন্স চালু করে ইনকাম করা যায় যদি আপনি ভালোভাবে একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন আর যদি দেখেন গুগল অ্যাডসেন্স আমরা যদি গুগল অ্যাডসেনে যাই দেখেন কি পরিমাণ টাকা দেয় অ্যাডসেন থেকে আমরা নিজেরাও কিন্তু এটা শুরু করে দিছি <laughs> তো যাই হোক এখানে বলতেছে অ্যাডসেন থেকে আপনি কত উপার্জন করতে পারেন দেখুন মানে হচ্ছে কেউ কেউ প্রশ্ন করে যে বলো মানে অ্যাডসেন থেকে আপনি কয় টাকা কামাই করেন হ্যাঁ তারে বলবেন যে এখানে দিয়ে দিবেন ধরেন আমরা হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগর দেশগুলির অন্তর্ভুক্ত আমরা তো আমরা এটা দিব যে কোনো এখানে একটা ক্যাটাগরি নেবেন ধরেন আমি এখানে অনলাইন কমিউনিটি দিয়ে দিলাম আপনি যে কোনো দেখেন পঞ্চাশ হাজার যদি মানুষ আপনার ব্লগ সাইটে ভিজিট করে সেখান থেকে যদি আপনি অ্যাড দেখাইতে পারেন বা পঞ্চাশ হাজার মানুষের যদি অ্যাড দেখাইতে পারেন মোটামুটি সাতচল্লিশশো মানে চার হাজার ডলার প্লাস মানে পাঁচ হাজার ডলারই অ্যাভারেজ চার হাজার ডলার কিন্তু ইনকাম করা যাবে এটা কিন্তু মান্থলি বলতেছে মাসিক যদি আপনি পঞ্চাশ হাজার ঢুকাইতে পারেন যদি ধরেন আপনি এখান থেকে অ্যাভারেজ ধরেন পঞ্চাশ মানে পাঁচ হাজার ডলারই ধরলাম পাঁচ হাজার ডলার দিয়ে যদি আমি এক হাজার জন ঢুকাই তারপরে কিন্তু আমার মোটামুটি ভালো টাকা আসতেছে যাই হোক আপনারা চাইলে এখান থেকে কিন্তু আর্নিং করতে পারেন যেহেতু আমার উদ্দেশ্য এখান থেকে আর্নিং করা না আমার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও র্যাঙ্ক করানো তো আমি যেটা করব এখানে নিউ পোস্ট আছে এখানে ক্লিক করব যেহেতু আমার এর আগে কোনো পোস্ট নাই তো আমি যেটা করব আমার টাইটেল যেটা আছে এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিব পাশাপাশি এখানে আমার টাইটেলটাও দিয়ে দিব প্লেসমেন্ট করে দিব দেখেন আমি এটা মাঝ বরাবর এনে দিলাম তো এখানে আপাতত আমরা থাকি কারণ আমাদের একটা ভিডিওর পাবলিশ করতে হবে যেহেতু আমি চাচ্ছি না যে আমাদের ওয়েবসাইটে পাবলিশ হোক আমি সেজন্য যেটা করব আমি একটা ইউটিউব চ্যানেল খুলব যেটা আমাদের ইয়ার নামে থাকবে আর কি আপনার কিওয়ার্ডের উপর নাম দিয়ে আপনি খুলতে পারেন পাশাপাশি আপনার ওয়েবসাইটের নামের উপরও খুলতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আমি এখান থেকে আমি আমার ইউটিউবটা লগ আউট করি তো এখান থেকে আমি যে কোনো একটা মেল নেই ওকে আমি এখান থেকে এই মেলটা নেই এখানেও একটা এক হাজার চল্লিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ওকে যাই হোক তো এখানে আমি একটা চ্যানেল তৈরি করব এখান থেকে আমি সেটিংসে ক্লিক করবো এগুলো হচ্ছে আপনি যখন গুগল টপ ট্র্যাকিং করবেন তখন আপনার এগুলোতে হেল্প করবে তো আমরা এখান থেকে add a manage add a manager okay আমরা দেখি এখানে ক্লিক করি প্রথমে অ্যাড এ ম্যানেজারে এখানেই তো খুলতে দেয় তো এখন ওকে তো এখান থেকে আমি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করব ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখান থেকে আমি আমার ইয়ার নাম দিই আমার চ্যানেলের নাম দিই BD SEO expert okay expert এটা দিয়ে আন্ডারস্ট্যান্ড দিয়ে আমি দিয়ে দিলাম আমি আপাতত কোনো ইউটিউবের কোনো কাস্টমাইজেশন করব না জাস্ট আমি ভিডিও আপলোড করার জন্য আমি একটা তৈরি করলাম তো এইভাবে আপনি চাইলে এনকোরের মাধ্যমে গুগলের প্রথম পৃষ্ঠে আনা যায় শুধু এনকোরের মাধ্যমেও আপনি পাঁচ দিন এক সপ্তাহ সর্বোচ্চ এর জন্য আপনি একটা সাইট ধরে রাখতে পারবেন সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট মার্কেটিং হয়ে গেল ঠিক আছে সেক্ষেত্রে আপনার বায়ারের কোনো উপকার হবে না যেমন আজ এক সপ্তাহ এক মাস থাকবে তারপরে গুগল তাকে প্ল্যানটি দিয়ে দিবে তো ওটা হচ্ছে গুগল পান্ডা পেঙ্গুইংয়ের বাইরে চলে যাবে তো আমরা যেটা করব এখান থেকে আমাদের ভিডিওটা আপলোড করি ওকে এটা হচ্ছে আমি এখানে আমাদের ভিডিওটা আমরা যেটা নিছি আপনি আরও সুন্দর করে ভিডিও বানাইতে পারবেন আপনারা আশা করি তো আপনার বায়ারের ভিডিওগুলো থাকবে হ্যাঁ বলেন কেউ কিছু বলতেছেন হ্যালো তো এটা হচ্ছে আমি ডিসক্রিপশন দিয়ে দিলাম এটাই ধরেন আপাতত এটাই আমি কয়েকবার দিয়ে দিলাম আর কি এতে যাই হোক এটা কিছু যায় না আসেও না ঠিক আছে এটা ইয়েস দিয়ে ধরেন এটাই কিওয়ার্ড দিয়ে দিলাম তো কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিই ঠিক আছে না হলে আবার র্যাঙ্ক <laughs> নাও করতে পারে ঝামেলা আছে তো এখান থেকে এসিওর রিলেটেড কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিই এখান থেকে তো এখানে এটাও দিয়ে দিই ওকে এটা মনে হয় না কেউ এটা ভালোই সার্চ করে দেখেন চোদ্দো চোদ্দোশো নব্বই জন সার্চ করে এটা maybe search volume monthly search volume হবে ওকে যাই হোক এটা আমাদের দরকার নাই প্রোফাইল ব্যাকলিং কিছু কিওয়ার্ড ইউজ করি এখানে এটা কিন্তু আমার প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতেছে না জাস্ট আমার কাজের জন্য এটা আমি করতেছি আর কি ওকে যাই হোক মোটামুটি যাই কয়টা দেওয়া হয়েছে দুইশো এনাফ তো এবার এখান থেকে আমরা চাইলে এটা আমরা লোকেশন ইউএসএ দিয়ে দিই ইউএসএ ওকে দিয়ে নেক্সট করি নেক্সট ওকে নেক্সট কপিরাইট হচ্ছে কিনা না কপিরাইট নাই এবার আমরা পাবলিশ করে দিব আমার কথা বুঝতে কি কারো অসুবিধা হচ্ছে হ্যালো ওকে আমি আপাতত এই ভিডিওটা আমি নিয়ে নেই ওকে এটা হচ্ছে আমাদের ভিডিও আমরা আপাতত দেখা শুরু করে দিই ঠিক আছে এই লিঙ্কটা আমি নিলাম আমার যদি এটা এসিও সম্মত কিওয়ার্ড হয় নাই আমি এখানে আরেকটা ইয়া করে দেই সাউন্ডটা কমায়া আমি আরেকটু এডিট করি এটা আমার এসিও সম্মত টাইটেল হয় নাই এখান থেকে আমরা আমার টাইটেলটা ঠিক করি এডিটর ওকে এখানে আমি এটা ইউজ করি এটা আমি পাঁচটা একবার কেটে দেই ওকে আমি আবার একটু এটা দিয়ে দিলাম এটা এবার আমি বাইশ কেটে দিব এটাও কেটে দিই profile backlink side list site okay এমনি আপাতত দিয়ে দিলাম এমনি খালি কিওয়ার্ড প্লেসমেন্ট করলাম ওকে এবার হয়ে যাবে সমস্যা নেই তো আজকে আমি অবশ্য অনেকটা টায়ার্ড আমার কথাবার্তা জোরে শোনা যাইব না আস্তে আস্তে কথা বলতেছি ওকে যাই হোক আমাদের ভিডিওটা আবার একটু প্লে করি ষোলো সেকেন্ডের ভিডিও আমাদের এটা কিন্তু সাথে সাথে গুগলে আসে না কত কত ক্ষেত্রে যদি আমাদের ভিউ ভালো হয় তাহলে অথবা দুই দুই এক দিনের ভিতরে চলে আসে দেখি আমরা কত দ্রুত এটা করতে পারি তো এখানে আমরা যেটা করব লিঙ্কটা আমি কপি করব লিঙ্ক কপি করি এখান থেকে আমাদের এই যে ধরেন একটা ই আছে ইনসার্ট ভিডিও এখানে আমি ক্লিক করব এখান থেকে ইউটিউব ওকে চাইলে আপনার নিজস্ব ভিডিও থাকলেও সেটা আপনি ওইখান থেকে আপলোড করতে পারেন আমরা এখান থেকে আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের লিঙ্ক দেখেন এটা হচ্ছে আমাদের লিঙ্ক উপরে কিন্তু আমাদের এটা হচ্ছে ইয়া ঠিক আছে এইবার আমরা যেটা করব এটা আমি একটু বড় করে দিব এটা একটু আমি বড় করে দিই বোল্ড পাশাপাশি প্যারাগ্রাফটা হেডলাইন ওকে এটা বড় করে দিলাম এবার আমাদের এটা কিন্তু কমপ্লিটলি মোটামুটি একটা পজিশনে চলে আসছে এবার আমাকে যেটা করতে হবে এখানে অ্যানকোর করতে হবে অ্যানকোর অ্যানকোরটা কি আমার ইউটিউবের ভিডিওটা এখানে অ্যানকোর করব। আমার এই কিওয়ার্ডের উপর বেস করে তো এখানে আমি যেটা করি এখানে এসে এখানে দেখেন ইনসার্ট লিঙ্ক আছে এখান থেকে আমরা উইন্ডো এখান থেকে এই দুইটা টিক মাকও দিতে পারি না চাইলে না দিতে পারি এটা হচ্ছে রিয়েল নো ফলো এটা দিলে নো ফলো আর এটা হচ্ছে নতুন ট্র্যাপে চলে যাবে তো আপনি চাইলে এই দুইটা ইউজ করতে পারেন না চাইলে কিছু যায় আসে না তো এটা আমি দেওয়ার পর এখানে কিন্তু একটা ব্যাকলিং তৈরি হয়ে গেল এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্স ব্যাকলিং আমরা এটা এরকম করে যত খুশি দিতে থাকি আমার আবার হ্যাং হয়ে যাবে ঠিক আছে তো ওকে যাই হোক এবার আমি আরও কিছু কপি করি এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট মার্কেটিংয়ের মতো কিন্তু আপনার আপনার এখানে কোনো ইফেক্ট পড়বে না কোনো ইফেক্ট পড়বে না ঠিক আছে আপনি ওয়েবসাইট করবেন না জাস্ট ভিডিওর ক্ষেত্রে করবেন এখানে ব্যাকলিং হয়ে গেছে তো এখানে এটাও থাক সমস্যা নাই তো এই লিঙ্কটা আমি আবার কপি করি কপি করে এখানের দিকে আসবো আমি এখানে একটা লেভেল থাকে লেভেল ট্যাগ লেভেল ওকে লেভেলে আমি দিয়ে দিলাম ওকে লেভেলে দিয়ে দিই post okay published automatically permanent okay এখানে যাই কিছু আছে লোকেশন চাইলে সেট করতে পারবেন আমি এটাকে পাবলিশ করে নিই কনফার্ম পাবলিশড দেখি কতদূর কি হয় তো একটা করলে হবে না এরকম পোস্ট আপনাকে চার পাঁচটা করতে হবে মনে করেন একটা ভিডিও এভাবে পাঁচটা ছয়টা পোস্ট করলেন পোস্ট করার পর আবার আবার একটা ব্লগ সাইট তৈরি করবেন নতুন নামে আপনাকে আবার বারে বারে জিমেলটা করতে হবে না দেখেন নিচের দিকে যদি আমরা আসি এখানে দেখেন থ্রি ডট আছে নিউ ব্লগ আরেকটা ব্লগ কিন্তু আমরা তৈরি করতে পারবো তখন আমরা ওই ভিডিওর নামে কিন্তু আমরা ব্লগ তৈরি করতে পারি ঠিক আছে তো এবার এভাবে আপনি আট দশটা ব্লগ তৈরি করবেন আট দশটা পোস্ট করবেন সেম পোস্ট একই ডিজাইন একইভাবে করার পর এবার আমি একটু প্রিভিউটা দেখি হ্যাঁ প্রিভিউটা দেখি ওকে প্রিভিউ হচ্ছে এটা আমি এখান থেকে যদি ক্লিক করি দেখি কোথায় নিয়ে যায় আমাদের ইউটিউবে নিয়ে যাচ্ছে এই যে একটা ক্লিক করলাম আমাদের কিওয়ার্ডগুলো যদি এভাবে ক্লিক করি আমরা নিজেরা যদি কিওয়ার্ড ক্লিক করে করে এভাবে যদি আমরা আসি দিনে তিন চারবার গুগল কিন্তু বুঝতে পারবে যে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাতে হবে এটা একটা শর্টকাট পদ্ধতি এবার যাই হোক আমরা আমাদের সাইটটা কপি করা আছে এবার আমি দেখি গুগলে সার্চ করি আমাদের কিওয়ার্ডটাতে দেখি আসছে কি না না লেট হবে না আরও পোস্ট করতে হবে যদি না আসে আবার আমাদের পোস্ট করতে হবে তো এবার আমরা ভিডিওতে ক্লিক করি দেখি কি অবস্থা দেখি কত নাম্বারে আসলো নাকি আসে নাই এত তাড়াতাড়ি তো ইন্ডেক্স হওয়ার কথা না যদিও সময় লাগে ওকে এখানে যদি একবার র্যাঙ্ক করাতে পারেন এখান থেকে ভালো ট্রাফিক নিতে পারবেন আর কি তো আমরা দেখি কত একশো তো দেখলাম এখনো আসে নাই ওকে তো যাই হোক এখনই আসবে না সময় লাগতে পারে সাথে সাথে আসে না কখনো কখনো সাথে সাথে আসে আমাদের দেখে আরও কিছু পোস্ট করি ওকে যাই হোক আমরা আরও কিছু পোস্ট করি তখন হয়তো আসতে পারে বিয়ে হয়েছে মাত্র অনলি দুইটা দুই বিয়ে এখানে আমি এখানে এডিট করা যায় এটা আমি সম্পূর্ণ কপি করি এই লিঙ্কগুলো আমার লাগবে তোকে এখানে এরকমই থাক আমি আবার নিউ পোস্ট করি তো এখানে আমি লিঙ্কগুলো দিয়ে দিলাম উপরেও এটা দিয়ে দিলাম এখানে আনা যাবে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে একটু যদি এখানে আপনার প্রতিযোগী বেশি থাকে ঠিক আছে আমার প্রতিযোগী অনেক বেশি তো তারপরে এটা ব্যাপার না চলে আসবে ঘন্টা খানিক পরে হয়তো কালকে দু একদিন সময় লাগে অথবা সাথে সাথে চলে আসে যেহেতু আমার এর আগে ভিডিও আপলোড করা হয় না এখানে তো একটু সময় তো লাগবেই ওকে তো এখানে আমি এটা কপি করি control C control B okay এবার আবার পোস্ট করি confirm preview ওকে পাবলিশ হয়ে গেছে এটা হচ্ছে ওকে আমি এখান থেকে দেখি এটা ওকে গুগলকে কি বুঝাইতে পারা যাইতেছে ওকে আমি আবার ক্লিক করি গুগলে বুঝাইতে হবে ঠিক আছে যে এই কিওয়ার্ডটা এই এর র্যাঙ্ক করাও ঠিক আছে কাজের লোক ওকে তো এবার আমরা দেখতে পারি দেখি আসলো কিনা এবার এটা দিয়ে সার্চ করি and cupboard দুই নাম্বার পজিশনেও নাই তিন নাম্বারেও নাই চার নাম্বারেও নাই ওকে দেখি কোথায় কোনো না কোনো পেজে তো র্যাঙ্ক করবে আপাতত এত তাড়াতাড়ি হওয়ার কথা না তারপরে দেখি কোনো না কোনো পেজে তো শো করবে একটু আমি এটা ভাড়ায় নেই তো কষ্ট করতে মন চায় না সহায়ক উন্নত সেটিং ইতিহাস এই তো ভুলে গেছি যাই হোক কষ্টই করতে হবে দশ যে কোনো একটা পেজে শো করলেই হবে সমস্যা নেই আপাতত আস্তে আস্তে আমাদের আমরা বেশি করে করলে এটা চলে আসে আমি অনেক ভিডিও আনছি যেহেতু আমাদের সব কিছু নতুন হুম হুম কোনো না কোনো পেজে শো করার তো কথা কোনো পেজে শো করে নাই তার মানে এখনও ইন্ডেক্স হয়নি ওকে যাই হোক এটা হয়ে যাবে খুব দ্রুতই হয়ে যাবে তো এইভাবে আমাদেরকে ভিডিওর প্ল্যাটফর্মরা ইয়া করতে হবে এখানে র্যাঙ্ক করাইতে হবে ঠিক আছে তারপরে আপনি চাইলে এখানে আবার ডাইরেক্ট আমরা পোস্টও করতে পারি সেমভাবে আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করবেন তো এখানে দেখেন ভিডিও আছে আপলোড ভিডিও আপলোড ভিডিওতে ক্লিক করি এটা ওয়েবসাইট থেকে আরও দ্রুত হয় যদি আপনার যেহেতু আমাদের সব কিছু এখন নতুন কোনো জায়গায় কোনো কিছু করা হয় নাই একটু কষ্ট হবে আসতে তারপরে এটা আপনাকে এভাবে কাজ করলেই হয়ে যায় সমস্যা নেই আমি দেখছি তো আমার অনেকগুলো ভিডিও লাকের উপরে আপনার প্রতিযোগী ওদেরকে টপকে আনছি এটা ব্যাপার না এটা আপনি আশা করি এটাতে সার্চ করলে কাল পরশু আপনি দেখতে পারবেন শিওর আমি হান্ড্রেড পারসেন্ট ओके अरे भाई ये तो अब की আমরা একটু এটাতে ট্রাই করে দেখি এটা হচ্ছে মেন কিওয়ার্ড এবার আমি নিচের দিকে আমি এনকোড করা শুরু করি আপনি দুই পদ্ধতি করবেন এনকোডও করবেন পাশাপাশি এভাবে কাজ করার ট্রাই করবেন ওকে এবার আমি এখানে আমাদের ভিডিও ভিডিও তো নাই ইউটিউবের ওকে এটাও পাবলিশ করি আগে এটা হচ্ছে দুই হাজার দুই হাজার profile profile backend back links site list 2022 okay mm-hmm. আমাদের একদিন অপেক্ষা করতে হবে এইভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে এসিওর যে ইয়ে আছে ভিডিও প্ল্যাটফর্মটা এইভাবে দখল করতে হয় তো আমার একটা করা ছিল অ্যানকাম সিসকো এখনো আছে কিনা এনকাফ কাফ বন সিসকো আমার তো কিওয়ার্ডই ভুলে গেছি Cisco Cisco and compound Cisco এটা মনে হয় চলে গেছে এখানে আমার একটা ভিডিও ছিল আমি ফার্স্ট টাইম একটা ভিডিও ইয়া করছিলাম এখানে র্যাঙ্ক করেছিলাম ইউটিউবের আমি আমি আমার ওই চ্যানেলটা দেখাইতেছি ওইটা প্রায় দুই হাজার একুশ বাইশের দিকে একুশের দিকে মেবি একুশ অথবা বিশের দিকে ওখানে প্রায় পঞ্চাশ হাজারের মতো ভিউয়ার ছিল একদম সিম্পল একটা ভিডিও ছাড়ছিলাম আমি দেখাইতেছি ওই ভিডিওটার র্যাঙ্কিংয়ে ছিল আমি গুগলে ফার্স্ট পজিশনে আনছিলাম ওইখানে মেবি ছয় মাস এক বছরের মতো টিক ছিল আর কি ওকে এক সেকেন্ড এই ধরনের কাজ আমি তো আমার কয়েকটা ক্লায়েন্টের কাজ করছি ওকে এক সেকেন্ড আমি দেখাইতেছি ওকে রিল্যাক্স মিউজিক এই যে আমার ফার্স্ট ভিডিও ছিল এটা এখানে পঞ্চাশ হাজারের মতো ভিউ হয়েছে দুই বছর আগে এই ভিডিওটা সাবমিট মানে গুগলে র্যাঙ্ক করেছিলাম তো এটা ভিডিও ছিল এক মিনিট উনত্রিশ সেকেন্ডের তো এটা ছিল আমার কিওয়ার্ড হ্যাপি বার্থডে দুই সং ওকে এটা দিয়ে আমি র্যাঙ্ক করেছিলাম আর কি এখন আপাতত আশা করি খুঁজে পাওয়া যাবে না কারণ এখন মনে হয় যে আরও অনেক বেশি ভিডিও পাবলিশ হয়েছে ঠিক আছে তো এটা তো তখন মনে হয় বিশ ছিল ওকে এখানে আমি ভিডিওতে যদি যাই এটা হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম হ্যাপি বার্থডে আমাদের অস্তিত্ব আছে কি না কে জানে এক সেকেন্ড এটা বিষ দিয়ে দেখি তো বিষ বিশের সিরিয়ালে থাকতে পারে বিশ সালে কাজ করছিলাম এটা একই ভিডিও বারে বারে পাবলিশ বুঝলাম না কে করছে এতগুলো একই ভিডিও একই ব্যানার ভিউ কিরকম হয়েছে নেট স্লো আট হাজার মানে সবাই কি এটা কপি পেস্ট শুরু করছে নাকি সবাই ছাড়তেছে একই ভিডিও এখন খুঁজে পাওয়া যাবে না মনে হয় না এটা ক্রেজি ওই সময় আমি র্যাঙ্ক করেছিলাম আমার নিজের ভিডিও এটা অসম্ভব এখন আর পাবো না ওকে যাই হোক যদি এভাবে না আসে যদি আপনার এভাবে তো আসবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আর যদি এই ক্ষেত্রে যদি লেট করে তাহলে আপনি আপনারা যেটা করবেন লিখবেন যে ভিডিও সাবমিশন দেখি মেলা সোশ্যাল মিডিয়া সাইট আছে video submission submission mission site যেখানে শুধু ভিডিও শেয়ার করা যায় এরকম সাইট আছে কিনা ভিডিও সাবমিশন সাইট এখানে দেখেন কিছু টপ টপ ভিডিও সাইট দেখাইতেছে পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশটা যায় একটু একটু করে ভিডিও সাবমিট করবেন এখানে কিছু সাইট আছে তো ওকে হাসিপুর দেখছো কাহিনী দেখো শুধু অ্যাড চলে অ্যাড ইনফরমেশন শুরু হয়ে যাবে সমস্যা নাই ওকে যাই হোক এখানে দেখেন আমি একটু উপরে নিচে আসছি একটা এখানে দেখেন ভিডিও সাবমিশন সাইট আছে আপনারা চাইলে এখানে ভিডিও সাবমিট করতে পারেন সাবমিট করলে এখানে আপনারা আপনাদেরকে গুগলে র্যাঙ্ক করাইতে সহায়তা করবে এগুলো এগুলোতে করলেও আসবে আর সর্বোচ্চ সর্বোচ্চ তিন থেকে চার দিন এর ভিতরে আইসে পড়ে কিন্তু আমি আমরা যখন কাজ করতাম তখন সাথে সাথে আসতো এখন তো সাথে সাথে দিতেছে না মনে হয় কোনো একটা হয়তো আপডেট করছে তো লেটও করে না কোনো সময় কিন্তু এটা তো আসে এটা তো হান্ড্রেড পার্সেন্ট আসে আপনাদেরকে কাজ করতে হবে এভাবে আপনারা একটা ট্রাই করবেন আপনারা একটা কাজ করবেন যে যে কোনো ভিডিও বানাবেন আপনারা ভিডিও বানায় দুই মিনিটের অথবা এক মিনিটের ভিডিও বানাবেন এক মিনিটের ভিডিও বানায় ওই ভিডিওটা ই করবেন যে কোনো কিওয়ার্ড দিয়ে এইভাবে কাজ করে দেখেন আসে কিনা ঠিক আছে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের কাজই থাকবে আজকের কাজই থাকবে হচ্ছে এই এটুকু কাজটা করে আমাকে একটু দেখাবেন ঠিক আছে অনেক বাইর আছে যারা ভিডিও সাবমিশনের কাজ করাইতে বলে যেমন যদি আমরা ইউটিউবে কাজ করি সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ভিউয়ের দরকার হলে এই ভিডিও শেয়ারিং সাইটগুলোতে যদি সাবমিট করি সেক্ষেত্রে আমাদের ভিজিটর পাওয়া কিন্তু অনেক ই আছে আর আমরা আমার কাছে কিছু সাইট লিস্ট আছে আমরা আমাদের ইয়েতে এই ওয়েবসাইটে দিয়ে দিব সমস্যা নাই ওইখান থেকে আপনারা সব ধরনের সাইট লিস্ট থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশন পাবেন ঠিক আছে ওই সাইটটা আমরা নেক্সট ক্লাসের দিন দেখাবো ওইখানে আপনার সকল ধরনের সাইটের ব্যাকলিং সাইট প্রোফাইল ব্যাকলিং কন link building web two point zero everything যা কিছু আছে আর্টিকেল সাবমিশন সব সাইটের ওইখানে আপনারা লিস্ট পাবেন ওগুলোর কাজও দেখাবো আর ওই সাইটটা দেখাই দেবো সমস্যা নাই তাহলে আজকে আপনাদের কাজ থাকবে জাস্ট আপনারা এইভাবে দেখাবেন ঠিক আছে কয়েকটা চাইলে ভিডিও এভাবে পোস্ট করতে পারেন এখানে অ্যাকাউন্ট করে করে ফেসবুকও দেখেন ভিডিও শেয়ারিং সাইট দিয়ে দিয়েছে ওকে টুইটার পিন্টারেস্ট প্রিন্টার হচ্ছে ফটোর জন্য বিখ্যাত ফটো সাবমিশন সাইট এটা এখানে আপনারা করে দেখান না তো আশা করি এইটুকু হেল্প হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার জন্য অপেক্ষা করতে হবে না তো একটা যে কোনো একটা কম লো কম্পিটিশন হোক অথবা হাই কম্পিটিশন কিওয়ার্ড হোক নিয়ে ভিডিও যে কোনো ভিডিও তৈরি করেন চলে আসবে এখানে তো আমারটা আমার নাম দিয়ে যদি সার্চ করি এখানে চলে আসে দেখেন আমি এটাতে রিনডেক্স করা হয়ে গেছে আমি অনেক দিন ধরে কাজ করতেছি ফার্স্ট টাইম আমি এরকম করে করছি ঠিক আছে এখন আমার অনেক ভিডিও আছে ওকে ক্যাপচা আমার বিশ্বাসই করতে চায় না যা মানুষ ওকে দেখেন আমার ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে তারপরে ছবি থেকে শুরু করে এখানে সব কিছু এখানে ভিডিও দেখছেন এগুলো আমার অনেক পুরাতন ভিডিও এখন নতুনগুলো খালি ওইখানে দেখলাম ফিউচারে বুঝছেন এগুলো কিন্তু চলে আসছে এই যেগুলো চলে আসছে মাঝে মাঝে আবার অন্য রাজুরও তো চলে আসছে <laughs> ওকে যাই হোক আমার ভিডিও আছে যে ভিডিওতে আমি আমার নাম ইউজ করছি এই কিওয়ার্ডটা ইউজ করছি দেখেন সেই ভিডিওতে আমার এখানে শো করবে গুগলের এখানে শো করবে সব চাইলে কিন্তু সব কটা ভিডিও আসতে পারতো আসে নাই কিন্তু যেটার ভিতরে যে ভিডিওর ভিতরে আমার নাম দেওয়া হয়েছে টাইটেলের ভিতরে সেই ভিডিওটা আমার এখানে শো করবে এটাই হচ্ছে নিয়ম কারণ আমি ওইটাতে ইন্ডেক্স করছি ওইভাবে দেখেন এখানে অন্য এই যে একজন ইউজ করছে আনসার তারপরে কিন্তু ফেস ম্যাচের কারণে কিন্তু এটা শো করতেছে আবার এখানে শো করতেছে তো এরকম কিন্তু এখানে গুগল ভালো করে বুঝতে পারছে যে এখানে মূল এটার প্ল্যাটফর্মের অধিকার হচ্ছে আমি এখানে আমার ভিডিওগুলোই প্রথমে দিয়ে দিছে ঠিক আছে এখানে শুধু আমার ভিডিও আসবে তো এইভাবে এখানে ম্যাপটাও আমার আসার কথা দেখি ম্যাপ টাঙ্গাইল এই যে এটা দেখাইতেছে দেখি টাঙ্গাইলে কোথায় এখানে তো অনেক রাজু এই মারছে প্রথমে যেটা আছে এটাই আমার প্রথমে যেটা আছে এটাই আমার এখানে ম্যাপ দিয়েও তৈরি করে ফেলছি এখানে রিভিউ দিছে কয়েকজন এটা হচ্ছে আমার আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে তো ফ্রিলান্সার রাজু প্রথমে আছি সমস্যা নাই তারপরে এখানে আবার আপরকেটটা চলে আসছে আমি এখন আমার ডোমেনটা কিনি নাই ডোমেনটা যদি কিনতাম তাহলে এখানে আমার সব কিছু চলে নিয়ে আসা যাইতো এখানে ইজিভাবে ইমেজ আসছে যদি আমি ইমেজ দেখি ইমেজও কিন্তু আমার এখানে আসছে দেখছেন ইমেজ এখানে একটা আছে এ একটা তারপরে এ একটা এ একটা এটা তাহলে এরকম অনেক পাওয়া যাবে ঠিক আছে তো যাই হোক আপনারা আশা করি এইভাবে কাজ করেন হয়ে যাবে তো আসলে আমার তো তো আমার তো এটা কোম্পানি না আমার যেটা হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট ওইখানেই আমি ভালোভাবে এসিও করি নাই সাইটটা এখানে প্রচুর প্যারা একটা করে সাইট র্যাঙ্ক করাইতে গেলে কমসে কম ছয় মাস এক বছর সময় নিয়ে কাজ করতে হয় ওকে যাই হোক তাহলে আপাতত আপনারা জাস্ট এইভাবে একটা কাজ করে আমাকে একটু দেখায়েন হ্যাঁ এবার কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি অথবা ফাইবারে কে কীরকম বাইরে ইউজ করতেছে একটু দেখি